Thank you. দিনাজপুর এই জেলার উৎপাদিত ধান বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলায় খাদ্যের সহায়তা হিসাবে কাজ করে আমরা এখন দাঁড়িয়ে আছি দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার আলাদ্দপুর ইউনিয়নের এক বিস্তীর্ণ ধানের মাঠে আপনারা দেখতে পাচ্ছেন যে গোটা মাঠ জুড়ে শুধু ধান আর ধান সব মিলে যে ধানের যে সমারোহ একটা মৌ গন্ধ আমরা উপলব্ধি করছি সাথে পাখির কিচিরমিচির শব্দে একটা উন্মাদনা তৈরি হয়ে গেছে এই আপনার জমির ক্ষেতগুলোতে আর এই ধানগুলোকে নিয়েই কৃষকের যে স্বপ্ন সেই স্বপ্নগুলো বাস্তবায়ন হবে ধান উঠার মধ্য দিয়ে ধান উঠলে কৃষকদের হাতে আসবে টাকা সেই টাকার মধ্য দিয়ে তাদের সংসার সচ্ছলতা আর স্বাচ্ছন্দ্য জীবনযাপনের একটা মাধ্যম হিসেবে কাজ করবে ধান কৃষক সে ধান উৎপাদিত ধানটি বাজারজাত করতে অথবা ধানটা কেটে ঘরে তুলতে যে ভোগান্তির শিকারগুলো হয় আসলে সেটাই হলো বড় সমস্যা আমরা দেখেছি ইতিপূর্বে শ্রমিক সংকটে পড়ে কৃষক শ্রমিক পায় না যে পরিমাণে সরকারি হারভেস্টার মেশিনগুলো এখানে ধান কাটে সে ধানগুলো কাটার ধান কাটা মেশিনগুলোর সংখ্যা অত্যন্ত কম এই বিষয়গুলো নিয়ে আমরা অনেক কৃষকের সাথে কথা বলেছি আমরা এখন এই মুহূর্তে কথা বলবো বালুচন্দ্র প্রামাণিকের সাথে যিনি নিয়মিতভাবেই এই ধান চাষ করে থাকেন এখন মূলত মাঠে দিনাজপুর জেলা ঐতিহ্যবাহী কাটারি ভোগ জিরা ধান সেটা এই মাঠে আবাদ হচ্ছে তার সঙ্গে গুটি স্বর্ণা এবং স্বর্ণা ফাইভ এই তিন প্রকারের ধান মূলত আমাদের এই অঞ্চলে আবাদ করা হয় এই ধান বিঘাপতি হয়তোবা জিরা ধান পনেরো থেকে ষোলো মন আসবে ফলনের অবস্থা এবার খুবই ভালো এবং কুড়ি ধান বাইশ থেকে চব্বিশ মন হারে আসবে বলে আমরা মনে করি এখন এই ধান কাটা নিয়ে যে সমস্যা শ্রমিক সংকট হলো মূলত এখানকার প্রধান সমস্যা এখন যদি ধান শ্রমিক সংকট দেখা যায় তাহলে ধানের দাম আরও বৃদ্ধি পাবে এখন এই কৃষি শ্রমিক আসা যাওয়া নিয়ে যে সমস্যাটা আমাদের এই এলাকাতে কারণ সরকার যদি এ ব্যাপারে কিংবা কৃষি অফিস থেকে যদি এরকম কোনো রকম সহযোগিতা করে শ্রমিকের ক্ষেত্রে তাহলে হয়তো বা কৃষক ভালোভাবে ধান উঠাতে পারবে আর আর সরকারিভাবে যে বরাদ্দকৃত যে হারভেস্টার মেশিন স্বল্প মূল্যে যদি কৃষকদের দ্বার প্রান্তে ধান কাটার ব্যবস্থা করে দেয় তাহলে হয়তোবা খুবই ভালো হয়